ইয়ার তোর অফিসার বিল্ডিং এ ওই বাচ্চাটা থাকে না হ্যাঁ বান্টু হ্যাঁ। বান্টু হ্যাঁ আরে হ্যাঁ, কিছু প্রবলেম আরে একটা ধাঁধা দিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে কি ধাঁধা আরে ধাঁধাটা মানে একটা আলাদিন থাকে যার একটা জাদু প্রদীপ আছে যেটা থেকে জিন বেরোয় আর বলে যে আমি তোর শুধু একটা ইচ্ছা পূর্ণ করব তুই বল তুই কি চাইবি বলে যে তুই যা নিশ্চিন্তে ভেবে আয় ভেবে পরে কালকে তুই তোর একটা ইচ্ছে চাস ও বাড়িতে যায় তা ওর বাড়িতে একটা বুড়ো বাবা আছে একটা অন্ধ মা আছে আর বউ আছে ও সবাইকে বলে তা মা বলে যে আমার চোখের হ্যাঁ, দৃষ্টি চাই বাবা বলে যে আমার টাকা চাই স্ত্রী বলে যে আমার সন্তান চাই আর প্রবলেমটা হলো যে ওর কাছে শুধু একটাই সুযোগ আছে হ্যাঁ। আর পরের দিন ও জিনের কাছ থেকে কোন ইচ্ছেটা চাইবে যাতে ওর সবার ইচ্ছা পূরণ হয়ে যায় এটাই হলো প্রবলেমটা কোথায় একদম সিম্পল প্রশ্ন আর কেডি আমি তিন কিলো লাউ খেয়ে ফেলেছি তাও আমার মাথায় কিছু ঢুকে আরে লাউ নয় বীজ খেতে বলেছিলাম না আরেকটু খা এখন আরে না ইয়ার এই বীজ খেতে খেতে আমার আমার মুখ পচে গেছে ইয়ার বল ইয়ার সিম্পল উত্তর একদম আলাদিন জিনের কাছে গিয়ে বলে যে আমার মা আমার সন্তানকে সোনার দোলনায় দুলতে দেখতে চান মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক তার মানে মা দেখতে চায় সন্তানকে সোনার দোলনায় দুলতে তার মানে পয়সা চোখের জ্যোতি আর সন্তানও তার মানে তিনটেই ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আপনাকে তো দেখেই মনে হয় যে আপনি যথেষ্টই বুদ্ধিমতী চলুন একটা আমাকে একটা প্রশ্ন অনেকদিন ধরেই আমাকে ভাবাচ্ছে সেই সেই প্রশ্নটার একটু উত্তর আপনি প্লিজ দিয়ে দিন আমায় একজন একজন প্রবীণ ছিলেন একদমই আপনার কাকার মতো বেশ রাগী আরেকজন মেয়ে ছিল খুব মিষ্টি একেবারে আপনার মতো তো একদিন সেই প্রবীণ ব্যক্তি ওই কন্যাকে বললেন যে বাজারে যাও এমন কিছু নিয়ে আসো যাতে গোটা ঘরটা ভর্তি হয়ে যায় আর এত ছোট হবে যে ওটা পকেটে এটে যায় হ্যাঁ I can find the answer বলুন তো হ্যাঁ, কিছু বুঝতে পারলেন কি এত বড় জিনিস যে ঘর ভরে যায় হ্যাঁ আর এত ছোট জিনিস যে পকেটে ধরে যায় একদম কেডি আমি আপনার ধাঁধার উত্তর পেয়ে গেছি আরে বাহ বলো এমন কোন জিনিস যেটা এত বড় যে গোটা ঘরকে ভরিয়ে দেয় আবার সেই জিনিস যা এত ছোট যে পকেটে এঁটে যায় আরে উত্তরটা বলো দেশলাই am I right well done I hope এইভাবে তোমাদের দুজনের জীবনও আলোকিত হয়ে উঠুক wish you all the best thank you KD দেখো উদাহরণস্বরূপ কুড়িতলা বিল্ডিং এ কুড়িতলায় এক ব্যক্তি যে জীবনের উপর বিরক্ত ছিল সে কুড়িতলা জানালা পরিষ্কার করছিল হঠাৎ সে জানালা খুললো আর জানালা থেকে লাভ দিয়ে দিল কিন্তু মরল না কিভাবে কি হ্যাঁ কেডি একটা কথা জিজ্ঞেস করা ছিল বল না যে লোকটা নিজের জীবন নিয়ে বিরক্ত ছিল কুড়িতলা বিল্ডিং থেকে টোয়েন্টি ফ্লোরের জানলা পরিষ্কার করছিল তা তারপর হঠাৎ উনি জানলা খুলে ঝাঁপ দিল কিন্তু মরলো না কিভাবে সেটাই তো আমিও জানতে চাই তবে ওই লোকটা টোয়েন্টিথ ফ্লোরের জানালা বাইরে থেকে পরিষ্কার করছিল সে জানালা খুলে ভেতরের দিকে ঝাঁপ দিল এই কারণেই ও মরল না বোঝা গেল নাকি ঝুলে রইল ব্যাপারটা শোনো দাবে একটা প্রশ্ন আছে তোমার জন্য তোমার মতো একজন লোক ছিল যে রোজ খাবারে ডিম খেত কিন্তু ওর কাছে না মুরগি ছিল না ওর কাছে ডিম কেনার পয়সা ছিল না ও ডিম চুরি করত না তো কেউ ওকে ডিম গিফট করতো তাহলে ও কিভাবে রোজ ডিম খেত এটা বলো কেডি হুম যেতে যেতে ওই ডিমের ফান্ডা তো বলে যাও ওই তো মুরগি ছিল না পয়সা ছিল না ডিম গিফটেও তিনি পেতেন না কি হয়েছে তাতে হাঁসের ডিম খেতেন উনি হাঁস ছিল ওনার কাছে তবে ভাবনার আগে ভাবার চেষ্টা কর ভাই বুঝলি আচ্ছা শোন একটা ট্রাফিক হাওলদার ছিল নো এন্ট্রিতে ডিউটি করছিল আর ওই নো এন্ট্রিতে একটা ট্যাক্সি চালক ঢুকে গেল কিন্তু ওকে আটকালো না হ্যাঁ ভাব ভাব নো এন্ট্রিতে ট্যাক্সি চালক ঢুকে গেল কিন্তু হাওয়ালদার ওকে আটকালো না কেন একটা কাজ কর বাইরে যা খোলা হাওয়ায় লাউয়ের বীজ খা আর ভাব উত্তর পেলে তবেই ফিরে আসবি হ্যাঁ কেডি তুমি তো আমায় বললেই না নো এন্ট্রিতে এন্ট্রি আর ট্রাফিক হাওলদারটা সি ড্রাইভারটাকে আটকালোই না একটা কথা বল বান্টি বাবু সম্পূর্ণ লাউয়ের বীজটা খেয়ে ফেলার পরেও তুই জবাব পেলি না তো শোন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি করে না পায়ে হেঁটে ঢুকেছিল নো এন্ট্রিতে Am I right? Or am I right? He's right. এখনই চুপচাপ বসে থাকবে দেখ শোন একটা গাড়ি করে আটজন লোক যাচ্ছিল ওই গাড়িটা মুম্বাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল রাস্তায় কেউই নামেনি সেখান থেকে কিন্তু যখন গাড়িটা দিল্লি পৌঁছলো তখন সেটার মধ্যে কোনো সিঙ্গেল লোক ছিল না বল কিভাবে তুই ভাব আমাকেও ভাবতে দে যাওয়ার আগে তো বলো একটা গাড়িতে আটজন মানুষ হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার ধরাটা সেইটা না একটা গাড়িতে আটজন লোক যাচ্ছিলেন মুম্বাই থেকে দিল্লি রাস্তায় একজনও লোক নামলেন না কিন্তু যখন গাড়িটা দিল্লি পৌঁছলো তো ওই গাড়িতে একজনও সিঙ্গেল লোক ছিলেন না রাইট ওটা এই কারণেই কারণ ওই গাড়িতে যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই বিবাহিত ছিলেন নোবডি ওয়াজ সিঙ্গেল বুঝলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের সবাইকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা